চুলি তখন খোলা থাকবে তো হ্যাঁ। ইয়ে তুই কি কাট দেবো চুলি হ্যাঁ। ঠিক নাই তোমার দাঁড়া চিংড়ি হ্যাঁ দেখেছি যাবো ওই ভাই না যাবো ভাই হ্যাঁ? অন্য অন্য অনেকখান রাস্তা ঘুরাতে রে হ্যাঁ অনেকখান রাস্তা ঘুরবা লাগবে যাবো সাহস কখন তো ছাড় দিয়ে ছাড় দিয়ে ছাড় দিয়ে এ ভাই বসে থেকে থেকে জীবন শেষ মেলা দিন থেকে কোথাও ঘুরতে যাই চল একটু ঘুরে টুরে আসি পুরো অভাব রে ভাই চল ঘুরে খুশি তোমার কি নৈজা সরম নাই হ্যাঁ নৈজা সরম নাই তোমার বাড়ি তোমার বাড়ি কি মা বইনের নাই ওরে শালা আমার জামা দাও আমার প্রেম প্রেম করবার মতো চেংরা নাই বুঝলে আমারও চেংরা ভদ্র বুঝলে ভদ্রতা ভদ্রতা দেশি চ্যাংরা ওই দে আমার কথা বল দিদি দিদি দিদি দিদি দিদি দেখো নিষদ হয়ে দেখো নিষদ হয়ে দেখো দেখেছি দেখেছি একদম চুপচাপ না আমার না করে দেখেছি তো তোর ছানি পড়বে রে মা আস্তে আস্তে আরে চুপচাপ করে চুপচাপ বেশি আওয়াজ করে না হয়েছে বড় সত্তা চুপচাপ সব সব Jangan di rumah Oh, Morella itu tak culik le. Aku Sun, aku আর মুই যাবা না তুই বুঝি নাকি তারে তুই কজুতা যাবাই না তুই তুমি এক ঠাঙা আগা পাবো না আর মোক যদি তুই মোর বাবা দেখে যে মুই তুই গেছু মোর বাবা খালি মোটা ডাঙ্গা খালে কড়িয়া নাল টক টক করে দিবি দেনে এখানে এখানে পার করে দিনে এই চিক দিলে তুই পুষিয়া আছে এখানে পাবা না তুই দাম না তুই অন্যদিন আহা দিন মুখ পারবা না তুই অন্যদিন কইস মুই মুই উতি যাবা পাবা না রে চিংড়ি খালি পারবি তুই মুই যা উড়ে তানো মুই যাবা চাও না উতি কি আমা আসে না না আসে মুই রে মুখে জামা ভয় না মুই যাবা না তুমি যাবা না সর দে না না মুই পানু না মুই পানু না দে না দে না মুই পানু না তুই যাস তুই মনে করি না মুই মুই পাবা না রে পাবা你别笑。 비오래 비오래 비오래 이게 싫어 কি হয়েছে রে বাউ হ্যাঁ এ তুই তো মোক দিল রে উমা উমা কি কাজ তোর নগর অবস্থা কইছে হ্যাঁ মোর কোটি কোটি ফলো কইছে ফলো কি জানু না উমা উমা চল চল মন চল কাইলা চল বুনা তুই চল তো চল মন চল আরে আয় না রে তো মুই জানতো মান না চল তুই কাইলা মোখালে দেখা আমার 12 ছয় 18 বাজে মাই আরে আয় না রে চল চল চল এ গাদা কাইতো দরিলা অবস্থা কইছে জামা টামা ভিজিয়া এ চল তুই দেখা খালি উমাং মুই উমার বারোশো আট তো মোর বেটা কইতে শরম লাগা ফিরেছি চ্যাংরা হয়ে পড়ে গেলা এই অবস্থা একলা ছি ছি ছি আর কি কম আরে চলদি চলদি কার এত বড় সাহস দেউতা চল দেখা খালি মুখ একবার আয় এদিকে আয় বস না বস বস ভিতরে সিঙ্গে মা তোমার তো কথা বলছো এই যে একই মিনিট চল খারাপ যাস বিদ্যা Oh,